কলরাব ওঠো বেলা দান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চা ওঠো বেলা মিনারাতে সময় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে আজান দাও গো মধুর সুরে শুনতে বেলাল বলে আজান দিলে বেলাল বলে আজান দিলে কলি যায় মোরাগুন জলে হুরে আবা ডাকে শুনিবে ওরে আমার আজান কে শুনিবে নবী নাই যে দুনিয়া আজান দাও গো সুরে শুনতে মনে চা আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চা বেলাল বলে আজান দিলে বিলাল বলে আজান দিলে আমি যদি চলে সবাই দি দিও ক্ষমা করে হুই যে আখে বেলা আজান মধুর সুরে শুনতে মনে আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চা ওঠো বেলা সময় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় ওরে আজান দাও গো Mm-hmm. Có